আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে বড় ভাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে রমজানের মধ্যে একটা বেস্ট ইভেন্ট দিয়েছে শর্টকানের তো আমি এই শর্টকানের ইভেন্টটা আজকে বের করবো আমি এইটিন নাইনটিন সেভেন্টি যে রিংগুলো সেই রিংগুলো ছোট্ট একটি ইন্টোর মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক Hang him from the yard. আসসালামু আলাইকুম ইন্টার পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর আমার কাছে তিন হাজার নয়শো পনেরোটা ডায়মন্ড আছে দেখি আমাদের এই এমবি টি নাইনটি সেভেনের ইভেন্টটা কত ডায়মন্ডের মধ্যে শেষ করতে পারি আর কয়টা ডা স্পিন করে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পেতে পারি এই দুইটা শর্টকাট নেওয়ার আমার অনেক ইচ্ছা কারণ এমনি তো কালো কালার ব্যতীত সবুজ কালারটা আমার অনেক ফেভারেট আর এই দুইটা স্কিনের মধ্যেই মানে অ্যাবিলিটি দুই রকম আমার কাছে অলরেডি একটা স্কিন আছে যেটা ওয়ান পাঁচ ম্যানের আর আমাদের যে শর্ট গান যেটা দিয়েছে ওইটা তো ম্যাক্স করতে পারবো না আর যদি ম্যাক্স করি অনেক ডায়মন্ড লাগবে তো কথা না বাড়িয়ে আমাদের স্পিন আমরা শুরু করে দিচ্ছি দুইশো ডায়মন্ডের স্পিনে আমরা কতগুলো টোকেন পাই মোটামুটি যদি আড়াইশো টোকেনটা দিয়ে দিতে পারতো তাহলে একটু হেল্প হয় আর আড়াইশো টোকেন <laughs> কি দিবে ভাই সাপ আপনারা কমেন্টে লিখতে থাকুন আর দেখতে থাকি প্রথমে একটা কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়েছি ছোট্ট রেজাল্ট সেটা স্কেটবোর্ড আর স্কেটবোর্ড প্রয়োজন নাই তো আমরা দ্বিতীয় স্পিন শুরু করে দিয়েছি দেখি প্রথম স্পিনে তো কম পেয়েছি টোকেন এখন দেখি আমরা কতগুলো টোকেন পাইতে পারি তো এই পিনে অনেক ভালো টোকেন দিয়েছে বোঝা যাচ্ছে দশটা টোকেন দিয়েছে মোটামুটি সাতচল্লিশটা টোকেন আমাদের হয়েছে তো এই আমাদের টোকেন অনেক কম দিচ্ছে আরও একটি আরও দশটি স্পিন আমরা মেরে দিয়েছি আর ত্রিশ ডায়মন্ডের স্পিন আসলে না মারাটাই বেস্ট হবে আমরা তাড়াতাড়ি ইভেন্টটা কমপ্লিট করব তো দেখা যাক এবার কয়টা দেয় এবারও খুব কম দিয়েছে বছরের টোকেন হয়েছে তা আমি আমার ক্যারেক্টারটা চেঞ্জ করব অ্যাডম ক্যারেক্টারটা নিয়ে আসলাম তো প্রথমেই দুশো ডায়মন্ডের স্পিন মারার আগে আগে আমি অন্য কোনো জায়গায় স্পিন করি যাতে একটু না বুঝুক যে না অ্যাটলিস্ট ও একটা নুপ তারপরে দশটি স্পিন আমরা করে দিয়েছি এবার এইবার একটু ভালো টোকেন দিচ্ছে দশটা টোকেন পেয়েছি একটা তিনটা পেয়েছি দুটো পেয়েছি একটাই দিচ্ছে বেশি একটাই দিচ্ছে বেশি আড়াইশোটা দিয়ে আড়াইশো আড়াইশো দুইটা দিচ্ছে দুইটা দেয় নাই তো টোকেন এই মুহূর্তে বিরানব্বইটা হয়ে গেছে দুইশো ডায়মন্ডের আরও একটা স্পিন আমরা মেরে দিলাম দুইটা টোকেন তিনটা চারটা ছয়টা ছয় তিন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মোটামুটি ষোলো সতেরোটা টোকেন দিয়েছে একশো এগারোটা হয়ে গেছে আমাদের টোকেন তো আরও দুশো ডায়মন্ডের স্পিন দেখে কি হয় তিন চার পাঁচ ছয় ছয় পাঁচ এগারো তিন চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠারোটার মতো টোকেন পেয়েছি টোকেন রেট খুব কম দিচ্ছে তো আমি অ্যাডম ক্যারেক্টারটা চেঞ্জ করে দেখি অন্য কোনো ক্যারেক্টার নিব কি না অন্য ক্যারেক্টারে ডাইরেক্ট চলে আসলাম নিকিতা ক্যারেক্টারটা oh my goodness Nikita character নিয়েই আমি প্রথম প্রথম যেটা আমার খুব দরকার যেইটা আমার এর আগে রমজানের ইভেন্টে দিয়েছে সেই শর্ট গানের স্কিনটা আমাকে দিয়ে দিয়েছে কংগ্রেচুলেশন দেখতেই পারতেছি হ্যাঁ এইটিন এইটি সেভেন এই শর্ট গানটা গত রমজানে দিয়েছিল তো এটা পেয়ে গেছি এখন মেইন মেইনটা নিতে হলে এখনও আমার একশো তিনটা টোকেন লাগবে তো দেখা যাক আরও একটি স্পিন মারি কয়টা টোকেন পাই দেখি নিকিতাকে এটা নেওয়ার পর খুব ভালো একটা লাক আসছে আরও একটা কি আর একটা কি দিয়ে দিবে আরও একটা কি দিয়ে দিবে আড়াইশো আড়াইশো আড়াইশো আড়াইশো আড়াইশো আড়াইশো আড়াইশো দেয় নেই তো একশো একাত্তরটা হয়ে গেছে আমি আমার ক্যারেক্টারটা চেঞ্জ করি নিকিতা ক্যারেক্টারের লাকটা অনেক ভালো আমি আর মারবো না ক্রোনো ক্যারেক্টার নিয়ে আসলাম আমি আরও দুইশো ডায়মন্ডের স্পিন মেরে দিয়েছি কি পাই কি পাই ক্রোনো ক্যারেক্টার ক্রোনো ক্যারেক্টারের জজবা আছে অনেক আমি সেজন্য নিয়েছি আবার আবার পেয়ে গেছি আবার পেয়ে গেছি যেটা পেয়েছিলাম সেটাই দিয়েছে কংগ্রেচুলেশন এটা একবার দিছে এর জন্য এটা আরেকবার দিচ্ছে ও মাই গড এর বিনিময়ে একশো পঁচিশটা টোকেন আমার কাছে তিনশো তেরোটা টোকেন হয়ে গেছে তার মানে আমি আড়াইশো টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো আমি আর স্পিন করব না অবশ্য আরেকটা স্পিন আমি করতে পারতাম এর জন্য দরকার ছিল না তো আমি এটা এটা নিয়ে নিই আড়াইশো টোকেন দিয়ে এক্সচেঞ্জ আমি আর এখানে ইভেন্টে কমপ্লিট করে ফেললাম আমার যে দুটো দরকার ছিল M eighteen M teen seven ইগোল গেস রেট অফ ফায়ারের সাথে ডাবল রিলোড স্পিড আর এখানে ভাউচার কিছু ভাউচার কিনে নেই ম্যাক্স করে ডায়মন্ড রয়্যাল ভাউচারও কিনে ফেলি তিনটা তিনটার বেশি নিতে পারতেছি না এখন আমি কি নিব আমার কাছে পনেরোটি টোকেন আছে এখনও গান স্কিন বক্স কিনি কয়টা নাকি এটা কিনি পাঁচটা গান স্কিন বক্স কিনে ফেললাম এটা হবে না তিনটা কিনলে দেখা গেছে বারোটা হ্যাঁ তিনটাই কিনে কিনলাম আর বাকি আছে পাঁচটা পাঁচটা আমি অন্য কোনো এই এই কি করলাম বাদ পাঁচটা নিতে হবে এক দুই তিন চার পাঁচ যাক আমি আমার এখান থেকে বের হয়ে গেলাম দুটোটা শর্টগান আমি